আলাইকুম আজকে ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে তোমরা আচ্ছা তোমাদেরকে স্বাগত জানাই আজকের এই অনলাইন ক্লাসে পরন্ত বিকালের এই ক্লাসে আমরা যে যেখানে আছি সবাই ভালো আছি সুন্দর আছি এই কামনা আমি করছি আমি তোমাদের সাথে ক্লাসে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি তোমরা অনেক পার্টিসিপেন্টই আমার সাথে অংশগ্রহণ করেছ তাই নতুন করে তোমাদেরকে আবার আমি ধন্যবাদ জানাই আমি তোমাদের সাথে আছি আমি নাদিম আহমেদ পলাশ সিনিয়র সহকারী শিক্ষক APBN public school and college Bogura আর তোমরা চলে আসি আচ্ছা আমি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনায় যাব দেখো পঞ্চম শ্রেণীর তোমাদের পঞ্চম শ্রেণী তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো এই পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রাথমিক গণিত বই অধ্যায় চার পাঠ গাণিতিক আংশিক একটা অংশ নিয়ে আমি তোমাদের সাথে আমি আলোচনা যাব এর আগে যতটুকু নিয়ে আলোচনায় করেছিলাম এবার আলোচনায় যাব আমি তার পরবর্তী একটা অংশ নিয়ে তার পরবর্তী একটা অংশ নিয়ে তোমাদের সাথে আমি আলোচনায় যাচ্ছি দেখা যাক পরবর্তী অংশটুকু আমাদের কি হয় আজকে আমরা যেটা শিখব দেখো আঠারো দশমিক এক দশমিক একে খোলা বাক্য শনাক্ত করতে পারবে আজকে দেখো তোমাদের ওই অধ্যায় চারে গাণিতিক প্রতীকের মধ্যে খোলা বাক্য নামক একটা বিষয় আছে আজকে সেটা নিয়ে আমি আলোচনা করব খোলা বাক্য কি সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং শনাক্ত করতে পারবো অক্ষর প্রতীক নিয়ে আলোচনা করতে পারবো তাহলে আমরা চলে আসি যাই খোলা বাক্য এবং অর্থ অক্ষ প্রতীক দেখো আমাদের একটু আমরা একটি রিভিউ করি পূর্ব পাঠ নিয়ে আমরা একটি রিভিউ করে দেখি পূর্ব পাঠ আমাদের কি আছে আমরা কি শিখেছিলাম পূর্ব পাঠে আমরা শিখেছিলাম অক্ষর প্রতীক সংখ্যা প্রতীক প্রক্রিয়া প্রতীক সম্পর্ক প্রতীক বন্ধনের প্রতীক যেটা আমি সকালে তোমাদের সাথে আলোচনা করেছি অক্ষর প্রতীক প্রক্রিয়া প্রতীক সম্পর্ক প্রতীক বন্ধনের প্রতীক এবং কি বলবো প্রক্রিয়া প্রতীক আচ্ছা পাঁচটা প্রতীক নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম সংখ্যা প্রতীকগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য প্রক্রিয়া প্রতীকগুলো হচ্ছে চারটি শূন্য প্লাস মাইনাস আচ্ছা সরি কেমন জানি আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি দেখো কি দেখছি আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি দুটা বাক্স বাক্সটা অবশ্যই খোলা বাক্স দেখতে পাচ্ছি দেখো এই খোলা বাক্সটি কি আছে দেখি আমরা আমরা খোলা বাক্স মানে বুঝতে পারলাম তাহলে খোলা বাক্য আচ্ছা খোলা বাক্য নিয়ে আজকে আমরা পুরোটাই আলোচনা করি খোলা বাক্স থেকে খোলা বাক্য আমরা দেখো একটু জেনে নিই খোলা বাক্য কি চার দশমিক দুই আছে তোমাদের একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না যে কোনো একটা বাক্য সত্য না মিথ্যা এটা যদি নির্ণয় করা না যায় তখন এটা খোলা বাক্য অপরদিকে একটি বাক্যকে গাণিতিক বাক্য বা বদ্ধ বাক্য গাণিতিক বাক্যর আর এক নম্বর বদ্ধ বাক্য বলবো যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তাহলে দুটো জিনিস জেনে নিলাম গাণিতিক বাক্য এমন একটা বাক্য যেটা সত্য মিথ্যা নির্ণয় করা যায় আর খোলা বাক্য এমন একটা বাক্য যেটা সত্য মিথ্যা নির্ণয় করা যায় না আমি একটু রিভিউ করব তোমাদের দেখি একটু তোমরা লাইনে থাকো তো দেখি এখানে কোনো ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ একটু তোমরা থাকবা এটা রিভিউ হচ্ছে বারবার তোমরা মানে কেউ ইয়া সরে দাঁড়াবে না আমি জিনিসটা একটু বুঝাইনি কেমন জানি উল্টাপাল্টা হচ্ছে আচ্ছা আমি ইয়াটা বাদ দিচ্ছি আচ্ছা দেখো চলে আসলাম এটা আমি দেখাইছি আচ্ছা আমরা পাঠ পরিচিতি দেখাইছি আচ্ছা আমরা দেখি শিখন ফলো দেখাইছি মানে প্রেজেন্টেশনটা একটু কেমন জানি কম্পিউটার ডিস্টার্বের কারণে ইয়ে হয়েছে আমরা পূর্ব পাঠে পুনরালোচনাটাও তোমাদের কাছে আমি আলোচনা করেছি আচ্ছা এটা নিলাম এবার আমি যেটা তোমাদের সাথে আলোচনা করবো ছবিটা খোলা বাক্য এটা আমি আলোচনায় করেছি শুরু করেছি মাত্র দেখো পাঠ ঘোষণা খোলা বাক্য এরপর থেকে আমি তোমাদের সাথে আলোচনায় যাব দেখো তাহলে আমরা খোলা বাক্য জানলাম এবং গাণিতিক বাক্য জানলাম যে বাক্য সত্য মিথ্যা নির্ণয় করা যায় না সেটা খোলা বাক্য আর যেটা সত্য মিথ্যা নির্ণয় করা যায় সেটা বদ্ধ বাক্য বা গাণিতিক বাক্য উদাহরণ দিছি আট একটি জোর সংখ্যা এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য দেখো আট জোর সংখ্যা এটা সবাই জানি এটা সত্য মিথ্যা আর যে কি বলবো আর যে জোর সংখ্যা এটা সত্য তাই এটা গাণিতিক বাক্য নয় একটি জোর সংখ্যা এটা এটা কিন্তু মিথ্যা তাই এটা গাণিতিক বাক্য অর্থাৎ সত্য এবং মিথ্যা দুটাই নির্ণয় করতে আমরা সক্ষম হচ্ছি হ্যাঁ তোমার একজন পৃষ্ঠা দেখাচ্ছ তোমার পৃষ্ঠাটা যথাযথ আছে আমি আগে ইয়ে দূর করে দিই হম আচ্ছা তাহলে আমরা এরপরে যেটা আসব দেখো আমাদের একটা বাক্য তাহলে আমরা আট একটি জোর জোর বাক্য জোর সংখ্যা এটা কিন্তু সত্য ঘটনা তাই এটা গাণিতিক বাক্য নয় একটি জোর সংখ্যা এটা মিথ্যা ঘটনা তাই এটি গাণিতিক বাক্য কিন্তু ক একটি জোর সংখ্যা কেউ কি বলতে পারবে ক জোর না বেজোর আমরা বলতে পারবো না যেহেতু বলতে পারবো না তাই এটি খোলা বাক্য কারণ এটা সত্য বা মিথ্য নির্ণয় না করা পর্যন্ত আমরা এটা বলে দিতে পারবো না যে ক একটি জোর সংখ্যা সুতরাং আমরা এটাকে খোলা বাক্য হিসেবে অভিহিত করে নিব এটা বুঝতে পেরেছি কিনা জানি না আট একটি জোর সংখ্যা আট নিশ্চিত জোর সংখ্যা এটা সত্য ঘটনা তাই এটা গাণিতিক বাক্য নয় একটি জোর সংখ্যা এটা নিশ্চিত মিথ্যা তাই এটি গাণিতিক বাক্য কিন্তু ক একটি জোর সংখ্যা এটা আমরা একেবারে নির্ণয় করতে পারতেছি না আসলে জোর না বিজোর আসলে জোর না বিজোর ক এটা আমরা বলতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত না কর মান নিয়ে আসতে পারবো ততক্ষণ বলে দিতে পারবো না ক জোর না বিজোর তাহলে আমরা এটা বলে দিব এই বাক্যটাই শুধু আমরা খোলা বাক্য হিসেবে অভিহিত করব যতক্ষণ পর্যন্ত এটার মান আমরা নির্ণয় করে বলতে না পারবো যে এটা জোর না বিজয় তাহলে আমরা এটার আমরা আর মান নির্ণয় করে যে এটা জোর না বিজয় চলে আসি দেখো আমরা এখানে অনুশীলনীতে দেখতে পাচ্ছি নিচের বাক্যগুলোতে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য এবং গাণিতিক উক্তিগুলো নির্ণয় করি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ভালো করে আমি চারটে উদাহরণ এখানে দাঁড় করাইছি তোমাদের জন্য ভালো করে বুঝে নেই পাঁচ এর সাথে ক যোগ করলে যোগফল বারো হয় এটা একটা তিনকে চার দিয়ে গুণ করলে গুণফল বারো হয় এটা একটা ছাব্বিশকে চার দিয়ে ভাগ করলে ভাগফল পাঁচ হয় এটা একটা ফাঁকা এবং অর্থাৎ চতুর্ভুজ এবং ত্রিভুজ যোগ করলে যোগফল দশ হয় এই যে আমি চারটি জিনিস এখানে দাঁড় করাইছি দেখো এর মধ্যে সত্য এবং মিথ্যা সবই আছে আবার কতগুলো সত্য না মিথ্যা আমি কিছুই বলতে পারতেছি না তাহলে পাঁচ এর সাথে ক যোগ করলে বারো হয় এটা কিন্তু আমি নির্ণয় না করা পর্যন্ত বলে দিতে পারবো না এটা হবে কি হবে না এটা হতেও পারে নাও পারে অর্থাৎ সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে যেটা সত্য বা মিথ্যা হতে পারে পারে সেটা কিন্তু খোলা বাক্য অর্থাৎ এখনো আমি সত্য না মিথ্যা আমি বের করতে পারিনি তাই একটা খোলা বাক্য কিন্তু তিনকে চার দিয়ে গুণ করলে গুণ ফল বারো হয় এটা প্রকৃতপক্ষেই সত্য ঘটনা তাই এটাকে আমরা গাণিতিক বাক্য বলবো তাহলে প্রথমে একটা খোলা বাক্য পাইলাম এটা গাণিতিক বাক্য ছাব্বিশকে চার দিয়ে ভাগ করলে ভাগফল পাঁচ হয় কেউ কি বলতে পারবে বাবা এটা খোলা বাক্য না গাণিতিক বাক্য সাদিক বলো তো দেখি এটা খোলা বাক্য এটা খোলা বাক্য কেন ছাব্বিশকে চার আচ্ছা এবার মুসাব্বির বলো তো বাবা তিন নম্বর ছাব্বিশকে চার দিয়ে ভাগ করলে ভাগফল পাস হয় এটা খোলা বাক্য না গাণিতিক বাক্য আর এটা খোলা বাক্য না কি বাক্য বাবা এটা আর গাণিতিক বাক্য কেন বাবা পাঁচকে চার দিয়ে গুণ করলে গুণফল বারো হয় না না আমি তিন নম্বর কথা বলছি ছাব্বিশ কে চার দিয়ে ভাগ করলে ভাগফল পাঁচ আমি পারবো বলুন তো বাবা স্যার এটা সত্য মিথ্যা নির্ণয় করা যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে এটা মিথ্যা তাই না হ্যাঁ তাই এটা গাণিতিক তাই এটা গাণিতিক বাক্য তাই না এটা সত্য মিথ্যা নির্ণয় করা যাচ্ছে তাই একটি গাণিতিক বাক্য কিন্তু এক নম্বর পাঁচের সাথে ক যোগ করলে যোগফল বারো হয় এটা কি সত্য বা মিথ্যা দুয়ের একটা নির্ণয় করা যাচ্ছে না যাচ্ছে না তাই এটা খোলা বাক্য তাই না খোলা বাক্য তাহলে আমরা শেষের একটা বলতেছি যে চতুর্ভুজ এবং ত্রিভুজ যোগ করলে যোগফল দশ হয় এটা কি সত্য বা মিথ্যা নির্ণয় করা যাচ্ছে না স্যার তাহলে এটা কি বাক্য এটি খোলা বাক্য তাহলে এটা খোলা বাক্য তাহলে আমরা খোলা বাক্য এখানে কয়টা পেলাম কত কত নাম্বার এক আর চার নাম্বার এক আর চার নাম্বার পেলাম খোলা বাক্য আর দুই আর তিন পেলাম গাণিতিক বাক্য দুই আর তিনের মধ্যে এক দুই নাম্বার পাইলাম হচ্ছে যে আমরা সত্য ঘটনা তাই না আর তিন হ্যাঁ। নম্বর পাইলাম আমরা মিথ্যা ঘটনা তাহলে সত্য হোক বা মিথ্যা হোক বড় কথা নয় যে কোনো একটা হলেই সেটা গাণিতিক বাক্য আর সত্য বা মিথ্যার কোনোটি নয় সেটা হচ্ছে আমাদের খোলা বাক্য আচ্ছা বাবা এখান থেকে আমাকে বলো তো কে বোঝনি তার নাম বলো তো স্যার আমি এটা বুঝলাম না আমি আবার বুঝাই দেব হুম এমন কি কেউ আসো বাবা যে আমি বুঝিনি স্যার আমি একটু বুঝে দেন তো স্যার আমি বুঝিনি আচ্ছা তোমার রোল কত নাম কি বলো বাবা স্যার আমার নাম মোহাম্মদ সাদিক আহমেদ সাদ আচ্ছা এটা আমি আবার আলোচনায় আনি আচ্ছা আমি আলোচনায় আসার আগে আমি সাদিক আহমেদকে বলবো বাবা এক দুই তিন চার তুমি একটি রিভিউ করো তো বলে বলে বুঝাও তো এটা কোনটা কি বাক্য স্যার আমি আমার নেটটা চলে গিয়েছিল তো সেজন্য আমি ভালো মতো বুঝতে পারিনি আচ্ছা রুকায়া তাসনিম বলো তো বাবা স্যার হ্যাঁ বলো প্রথমটা পাঁচের সাথে ক যোগ করলে যোগফল বার হয় এটা হবে খোলা বাক্য কেন বাবা কারণ পাঁচের সাথে ক যোগ করা যায় না যাইতেই পারে মেবি পাঁচের সাথে ক যোগ করলে বারো হয় এটা কি আমি নিশ্চিত না অনিশ্চিত অনিশ্চিত অনিশ্চিত অর্থাৎ বারো যে হবে এমন বলতে পারতেছি না সুতরাং এটা খোলা বাক্য তাই না হ্যাঁ, চার দিয়ে গুণ করলে গুণফল বারো হয় এটা সত্য এটা গাণিতিক এটা গাণিতিক বাক্য জি তারপরে তিন নাম্বার ছাব্বিশ কে চার দিয়ে ভাগ করলে ভাগফল পাঁচ হ্যাঁ। এটা মিথ্যা এটা খোলা গাণিতিক বাক্য এটাও গাণিতিক বাক্য জি চতুর্ভুজের সাথে ত্রিভুজ যোগ করলে যোগফল দশ হয় এটা খোলা বাক্য এটা খোলা বাক্য কারণ না করা পর্যন্ত বলতে পারবো না তাই না চতুর্ভুজের সাথে ত্রিভুজ যোগ করব কিভাবে কিভাবে করব আর করলে যে হবে এমন নিশ্চিত বলতে পারতেছি না নিশ্চিত নয় হতেও পারে নাও পারে তাই না হ্যাঁ, নাও পারে হ্যাঁ, তাহলে নিশ্চিত করে মিথ্যা নিশ্চিত করে সত্য আমি বলতে পারতেছি না তাই এটা খোলা বাক্য যতক্ষণ পর্যন্ত এই বাক্যের মান না নির্ণয় করা যাবে তাহলে তখন আচ্ছা। এটা খোলা বাক্য আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আমরা চলে আসসালামু আলাইকুম দেখো আমি এবার একটা উদাহরণ দাঁড় করেছি অনুশীলনীর থেকে পাঁচ যোগ ক সমান বারো দুই তিন গুণন চার সমান বারো ছাব্বিশ ভাগ চার সমান পাঁচ চতুর্ভুজ যোগ ত্রিভুজ সমান দশ ওই যে আমরা কি বলেছিলাম বাক্য লিখেছিলাম এবার আমরা গাণিতিকভাবে এটা লিখলাম গাণিতিকভাবে এই কটা জিনিস আমরা লিখে রাখি এখন চিন্তা করি আমরা পাঁচ যোগ চার সমান বারো এটা আমরা প্রথমে বলেছিলাম যে এটা কোনো গাণিতিক বাক্য নয় এটা খোলা বাক্য তাই না এটা এখন আমি এটা যে খোলা বাক্য এটা প্রমাণ করি দেখো কয়ের মান এক ক এর এমন একটি মান নির্ণয় করো যেন বাক্যটি সত্য হয় আচ্ছা বলো তো বাবা ক যোগ পাঁচ সমান দশ কর মান কত হলে দশের পাঁচ তাহলে পাঁচ যোগ পাঁচ সমান দশ তাই না আচ্ছা দুই নম্বরে আটচল্লিশ বিয়োগ ক সমান তেইশ আচ্ছা বাবা কর মান কত হলে আটচল্লিশের মধ্যে সেটা বাদ দিলে তেইশ হবে হ্যাঁ বলেন তো বাবা দেখি কে পারবেন নিশ্চিত পঁচিশ তাই না বাবা হ্যাঁ, পঁচিশ হ্যাঁ পঁচিশ হ্যাঁ নিশ্চিত পঁচিশ আচ্ছা তিন নম্বর ক গুণন দুই সমান ছত্রিশ আচ্ছা বাবা বলেন তো এখন এই কর মান কত হলে দুইতে গুণ করলে ছত্রিশ হবে আঠারো আঠারো থ্যাংক ইউ চার নম্বর বাহাত্তর যোগ ক সমান কত ছয় কর মান কত হলে বাবা এখানে বাহাত্তর যোগ ভাগ করলে ছয় আসবে তাহলে ছয় দিয়ে বারো ভাগ করে দেখি বাহাত্তর ছয় বারো বাহাত্তর তাহলে বারো দিয়ে না বারো না আচ্ছা আমি এখানে বলি বাবা এই চারটা যে আমি এই চারটে যে আমরা সমস্যা দিয়েছি এই চারটে সমস্যা কি গাণিতিক বাক্য বলতে পারবেন কি কেউ এই চারটে বাক্য নতুন গাণিতিক বাক্য না স্যার খোলা বাক্য এই চারটে বাক্য খোলা বাক্য কারণ অজানা রাশি আর ভিতরে একটা আছে তাই না অজানা একটা রাশি একটা আছে কারো মধ্যে কোনো বাক্যের মধ্যে যদি অজানা একটা রাশি থেকে থাকে তাহলে আমরা নিশ্চিত বলবো সেই বাক্যটা খোলা বাক্য অজানা রাশি এটা কোনটা বাবা হ্যাঁ অজানা রাশিটা হচ্ছে যে ক সেই জন্য এই বাক্যটাকে আমরা খোলা বাক্য হিসেবে অভিহিত করব আচ্ছা চলে আসি আমরা আমাদের বাইশ নম্বর পৃষ্ঠা লক্ষ্য করি আমরা পাঠ্য বইয়ের প্রত্যেকে নিজ নিজ বাইশ পৃষ্ঠাটা বের করে দেখি দেখো এখানে কি দেওয়া আছে দেখো বাইশ পৃষ্ঠাতে দেখা আছে আমার প্রথম অঙ্কটা যেটা সলভ করেছিলাম ক যোগ পাঁচ সমান দশ হম কর মান কত বের করতে হবে সেটা দেখি তাহলে তাহলে ক বা ক সমান পাঁচটা হাতের বাম ধরে নিয়ে গেলাম হাতের ডান ধারে পার করে দিলাম যোগ পাঁচ আছে সেটা আমি বিয়োগ পাস করে নিলাম এই যে এই যে এখানে এখানে যোগ পাঁচ আছে সেটা এ ধরে পার করে আমি বিয়োগ পাস হলো তাহলে কটা একা একা থাকলো অর্থাৎ যার মান বের করতে হবে সেটা হাতের বামে একা থাকবে আর বাকি সকল সংখ্যাগুলো হাতের ডান ধারা পার হয়ে যাবে তবে পার হয়ে যাওয়ার সময় সাইন চেঞ্জ হবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তাহলে এখানে প্লাস ফাইভ আছে এদেরকে পার হয়ে গেল মাইনাস ফাইভ হয়ে এখন তাহলে কি হবে ক সমান দশ বিয়োগ পাঁচ সমান পাঁচ ওখানে কি আমরা প্রমাণ করতে পেরেছিলাম আমরা যারা মুখে মুখে যারা বললাম পাঁচ যোগ পাঁচ সমান দশ তাহলে আমরা এখন কিন্তু নিশ্চিত যে কর মান পাঁচই হবে নিশ্চিত হলাম তাহলে এবার ক সমান পাঁচ বসাই তো দেখিত তাহলে ক যোগ পাঁচ সমান দশ কর মান যে পাঁচ তাহলে পাঁচ যোগ পাঁচ সমান দশ তাহলে পাঁচ আর পাঁচের দশ পাঁচের দশ সমান দশ তাহলে বাক্যটি এখন সঠিক হলো ঠিক আছে বাবা বাক্যটি সঠিক এখন আমি কি বলে দিতে পারবো কর্মান পাঁচ তাই দুই ধারে দশ এসেছে এখন কি এটা খোলা বাক্য আর থাকবে এখন এটা গাণিতিক বাক্যে রূপান্তর হয়ে গেল যখন কর্মানটা আমি পাঁচ বছরতে সক্ষম হলাম তখন এটা গাণিতিক বাক্যতে রূপান্তর হলো যতক্ষণ পর্যন্ত কর্মানটা আমি না বের করতে পারবো এতক্ষণ পর্যন্ত এটা সঠিক নয় শব্দ করি না এরপরে এরপরে দেখো আর একটা অঙ্ক বাহাত্তর ভাগ ক সমান ছয় আমরা দেখি কর মানটা কিভাবে কষ্ট করে বের করতে পারি দেখি তাহলে বাহাত্তর ভাগ তাহলে আমাদের কটা কি হয়ে গেল ডান ধার থেকে ডান ধরে চলে গেল তাহলে ভাগ আছে গুণ হিসেবে গেল ছয় গুণন ক তাহলে আমরা কি করব ক বাহাত্তর ছয় দিয়ে ভাগ করব তাহলে গুণ হিসেবে থাকলে গুণ হিসেবে থাকলে ভাগ হিসেবে যায় বাহাত্তর ভাগ ছয় সমান ক তাহলে বাহাত্তর ছয় দিয়ে ভাগ দিলে বারো তাহলে কর মান তাহলে কর মান কত বাড়াচ্ছে বারো তাহলে এই যে কর্মান বারো বাড়ালো তাহলে এই কর্মান এখানে যদি বারো বসায় দেয় তাহলে বাহাত্তর বারো দিয়ে ভাগ করলে ছয় হবে বাক্যটি সঠিক বাক্যটি সঠিক তাহলে ছয় সমান ছয় হবে বাক্যটা সঠিক তাহলে এটাও গাণিতিক বাক্যে রূপান্তর হয়ে গেল তাহলে আমরা দুটোকে প্রথম দুটোকে আমরা গাণিতিক বাক্যে রূপান্তর করতে সক্ষম হয়েছি চলে এসি তোমাদের একটা কাজ দেই নিচের খোলা বাক্যগুলো অজানা বাক্যগুলোর অজানা মানগুলো বের করো যেন বাক্যগুলো সত্য হয় ক এক নম্বর একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে বলেন তো বাবা কে বলতে পারবেন একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে কে বলতে পারবেন ইফাত ইসলাম তাহলে কর জায়গার যদি যেই আমি তিন দেব তখনই বাক্যটা কি হবে সত্য বাক্য হবে তাই হবে না তখনই বাক্যটা গাণিতিক যাবে কর না দিয়ে যদি আমি এখানে কি দেই তিন দেই তাহলে সত্য হবে আচ্ছা আমি যদি বলি খোলা বাক্যকে যদি আমি কি বাক্য করতে পারি আমার গাণিতিক বাক্য রূপান্তর করি এটা কি সত্য হবে একটি ত্রিভুজের দুই হ্যাঁ দুইটি বাহু আছে দুইটি বাহু আছে এটা এই বাক্যটা কি গাণিতিক বাক্য বলতে পারবো হ্যাঁ স্যার কেন আচ্ছা, তাহলে এটাও সত্য এই যে সত্য বলতে পারলাম তাই এটা গাণিতিক বাক্য কিন্তু একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে এটা সত্য বা মিথ্যা কিছুই নির্ণয় করতে পারলাম না তাই একটি এটা খোলা বাক্য তাই এটা খোলা বাক্য থ্যাংক ইউ এবার দুই নম্বর একটি বর্গের ক সংখ্যক কোন আছে কয়টি বাবা বর্গের কটা চারটি কোণ তাহলে চার যদি বলি সত্য আর যদি পাঁচ বা ছয় বা অন্যান্য গুলো বলি তাহলে মিথ্যা তাহলে সত্য হোক বা মিথ্যা হোক যে কোনো সংখ্যা এটা গাণিতিক বাক্য হবে আর যদি মানে অজানা কোনো রাশি থাকে তাহলে সেটাকে বলবো তাহলে সেটাকে বলবো বলো খোলা বাক্য তাহলে খ সংখ্যক কোন আছে এটা খোলা বাক্য এটা যে কোনো একটা সংখ্যা বসে দিতে পারলে সেটা সত্য হোক বা মিথ্যা হোক সেটা গাণিতিক বাক্য হয়ে যাবে কে শব্দ করে বাবা এখানে করে শব্দ করতেছে ফারিয়া আচ্ছা ক টাকার দ্রব্য কিনে একশো টাকা দিয়ে পঁয়তাল্লিশ টাকা ফেরত নেওয়া হলো কেউ কি পারবেন বাবা এটা খোলা বাক্য না গাণিতিক বাক্য খোলা বাক্য এটা খোলা বাক্য কারণ এই যে আমার অজানা একটা রাশি রয়ে গেছে ক তাই এটাকে আমরা খোলা বাক্যই বলবো কিন্তু কর জায়গা যদি বলি পঞ্চান্ন টাকার দ্রব্য কিনে একশো টাকা দিয়ে পঁয়তাল্লিশ টাকা ফেরত নেওয়া হলো তাহলে কি এটা গাণিতিক বাক্য হয় না খোলা বাক্য হয় কি ধরনের গাণিতিক বাক্য সত্য বা মিথ্যা নির্ণয় করা না এটা সত্য গাণিতিক বাক্য তাই না বাবা হ্যাঁ, হ্যাঁ, কারণ বলছি যে পঞ্চান্ন টাকার বিস্কুট কিনে দ্রব্য কিনে একশো টাকা দিয়ে পঁয়তাল্লিশ টাকা ফেরত নেওয়া হলো রিয়েল পঞ্চান্ন টাকার জিনিস কিনছি দোকানদারকে আমি একশো টাকা দিয়েছি আর দোকানদার আমাকে পঁয়তাল্লিশ টাকা ফেরত দিয়েছে তাহলে পঞ্চান্ন আর পঁয়তাল্লিশ একশো তাহলে এটা সত্য গাণিতিক বাক্য আর যদি বলি পঁয়তাল্লিশ টাকার দ্রব্য কিনে পঁয়তাল্লিশ টাকার দ্রব্য কিনে একশো টাকা দিয়ে দোকানদার পঞ্চাশ টাকা ফেরত দিল এটা সত্য বাক্য না অসত্য বাক্য অসত্য বাক্য তাই এটা অসত্য গাণিতিক বাক্য হিসেবে আমরা অভিহিত করবো তাহলে গাণিতিক বাক্য দুই ধরনের হতে পারে মেবি কি কি সত্য আর অসত্য সত্য আর অসত্য যেটা সত্য বা অসত্য কোনোটাই নির্ণয় করা যাচ্ছে না সেটাকে শুধু আমরা কি বলবো খোলা বাক্য যেমন তিন নাম্বার বলছি ক টাকার দ্রব্য কিনে একশো টাকা দিয়ে পঁয়তাল্লিশ টাকা ফেরত দেওয়া হলো নেওয়া হলো এটা সত্য বা মিথ্যা নির্ণয় তাই এটা খোলা বাক্য এবার চার খ সংখ্যক বিস্কুট পনেরো জনের মধ্যে চারটি করে ভাগ করে দেওয়া হলো এটাকে খোলা বাক্য নাকি গাণিতিক বাক্য খোলা বাক্য আমি যদি বলি ষাট ষাট হ্যাঁ ষাটটি বিস্কুট কিনে ষাটটি বিস্কুট পনেরো জনের মধ্যে পনেরো জনের মধ্যে চারটি করে ভাগ করে দেওয়া হলো এবার যদি বলি তাহলে সত্য না অসত্য সত্য তাহলে এটা কি সত্য গাণিতিক বাক্য আমি যদি বলি পঁচাত্তরটি বিস্কুট কিনে পনেরো জনের মধ্যে না দেখি পঁচাত্তরটি বিস্কুট পনেরো জনের মধ্যে আহ পাঁচটি করে ভাগ করে দেওয়া হলো তখন কি হবে সত্য হবে আমি যদি বলি পঁচাত্তরটি বিস্কুট পনেরো জনের মধ্যে তিনটি করে ভাগ করে দেওয়া হলো সেক্ষেত্রে মিথ্যা গাণিতিক বাক্য তাই না এটা তখন হ্যাঁ। মিথ্যা গাণিতিক বাক্য আমরা তাহলে গাণিতিক বাক্য বাক্যগুলো বুঝে নিলাম ফলা হোক আর বদ্ধ হোক আমরা শিখে নিয়েছি গাণিতিক বাক্যের আর এক নাম বদ্ধ গাণিতিক বাক্য বলা হয় আচ্ছা এবার দেখি খোলা বাক্য এটা মূল্যায়ন করি কে পারবেন বাবা তিন যোগ সাত সমান দশ ক যোগ আট সমান পনেরো এই দুটোর মধ্যে কোনটা খোলা স্যার ওপরটা তিন নিচটা ক যোগ আট হ্যাঁ ক যোগ আট এটা হচ্ছে যে খোলা বাক্য আচ্ছা গাণিতিক বাক্য কোনটা ক যোগ সাত সমান একুশ চার আচ্ছা তাহলে আমরা গাণিতিক বাক্য খোলা বাক্য এটা স্পষ্ট করে আমরা এখন বুঝতে পেরেছি আচ্ছা ছোট্ট কাজ দিব দেখি কে কেমন পারি আমরা ছোট্ট কাজ বেশি নয় এটা কি এইচডব্লিউ হ্যাঁ এইচ ডাব্লিউ আমরা সবাই করব ইনশাল্লাহ নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো হ্যাঁ, নয়কে সাত দ্বারা গুণ করলে গুণফল আশি হয় কি বলছি বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো আচ্ছা নয় তাহলে গাণিতিক বাক্যে কেমন করে প্রকাশ করব নয় গুণন সাত সমান আশি হ্যাঁ সমান হ্যাঁ, গাণিতিক বাক্য করলাম তারপরে পাশে লিখলাম সত্য না মিথ্যা অর্থাৎ এটা খোলা না গাণিতিক বলতো কিভাবে এটা হবে গাণিতিক গাণিতিক এবার বিয়াল্লিশকে হ্যাঁ বিয়াল্লিশ থেকে ক বিয়োগ করলে পঁয়ত্রিশ হয় কে পারবেন বাবা এটা ইয়েতে বাক্যে প্রকাশ করা কিভাবে করব বিয়াল্লিশ বিয়াল্লিশ বিয়োগ ক সমান পঁয়ত্রিশ পাশে ব্রাকেটে লিখবো কি খোলা বাক্য হ্যাঁ একশো কে চল্লিশ দ্বারা ভাগ করলে ভাগফল তিন হয় কি করে লিখবো এটা একশো বিশ ভাগ চল্লিশ সমান তিন এটা গাণিতিক না খোলা এটা গাণিতিক এটা সত্য এটা সত্য জি বাবা গাণিতিক বাক্য এটা স্যার গাণিতিক বাক্য জি এটা সত্য এটা সত্য গাণিতিক বাক্য তাহলে আমরা শিখে নিলাম তাহলে প্রথম যে বাক্যটা এটা গাণিতিক বাক্য কিন্তু মিথ্যা দ্বিতীয় যে বাক্যটা এটা খোলা বাক্য সত্য বা মিথ্যা কিছুই বলতে পারতেছি না তৃতীয়টা যেটা ছিল যেটা গাণিতিক বাক্য কিন্তু সত্য গাণিতিক বাক্য তাহলে তিনটে তিন কোয়ালিটির বাক্য আমরা পেয়ে গেলাম আচ্ছা তোমরা আমার সাথে ছিল এতক্ষণ কি নাম বলো তো বাবা কে কে আমার সাথে ছিলে হ্যাঁ। আচ্ছা আর কে কে ছিল বাবা অনেকে ছিল আমি তো অনেককে দেখতে পাচ্ছি অনেক হ্যাঁ বহুত বহুত বহুত বহুত দেখতে পাচ্ছি একজন আর হ্যাঁ। কতজন আমি দেখতে পাচ্ছি তোমরা ছিল আমার সাথে যাই হোক পার্টিসিপেন্ট মোটামুটি ভালোই ছিল তোমরা আমার এখন মাগরিবের আজান পড়বে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বাবা আমাকে প্রশ্ন করতে পারো আমার সাধ্য মতো আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব কারো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো স্যার আপনি যে দুইটা উত্তর দিলেন না জি স্যার স্ক্রিনশটগুলো আবার আরেকবার দেন কেন কোন স্ক্রিনশট দাওনি বাবা না স্যার আমি বুঝতে গিয়ে স্ক্রিনশট দিতে ভুলে গেছি বুঝতে গিয়ে স্ক্রিনশট দিতে ভুলে গেছি আচ্ছা তাহলে আমি ফার্স্ট থেকে তোমাদেরকে একটা একটা করে দেখাই চটচট করে তোমার সেদিনের মতো স্ক্রিনশট গুলো দিয়ে নাও আচ্ছা স্যার আচ্ছা তাড়াতাড়ি করবে আগান পড়ে যাবে এখন আচ্ছা মূল মূল গুলো যেগুলো সেটা দেই এটা তো লাগবে না তাই না বাবা না স্যার না স্যার আচ্ছা, শিকন ফলটা নিয়ে নাও শিকন ফলটা নিয়ে নাও হুম হয়ে গেলে বলো স্যার হইছে আচ্ছা স্যার হইছে আচ্ছা। হইছে আচ্ছা এটাও লাগবে না আমরা একবার একটু দিয়ে নেই এটা হুম হুম স্যার হইছে আচ্ছা থ্যাংক ইউ স্যার হইছে আচ্ছা এটা লাগবে না এটা অত প্রয়োজন নাই এটা জাস্ট একটু বোঝানোর জন্য আমি দিয়েছিলাম এটা অতটা প্রয়োজন নাই এটা যদি কেউ যদি বোধ করো তাহলে এটা নিতে পারো নাও বাবা এটা বইয়ে আছে আচ্ছা বইয়ে আছে জি এটা বইয়ে আছে আর তারপরে এটা বয়ে আছে বোধ হয় না হ্যাঁ হ্যাঁ বয়ে আছে এটা নিতে পারো হ্যাঁ নিয়ে নাও এটা নিয়ে নাও আমরা চার প্রকারের বাক্য দিয়েছি কতগুলো সত্য কতগুলো অসত্য কতগুলো খোলা কতগুলো গাণিতিক আচ্ছা আমরা এটা দিয়েছি এটা স্ক্রিনশট দিয়ে নাও হ্যাঁ আচ্ছা নেক্সট আমরা দলীয় কাজ দিয়েছিলাম কয়ের এমন একটি মান নির্ণয় করেন যেন বাক্যটি সত্য হয় তোমরা নিজেরা নিজেরা আলোচনা করে আমাকে সহযোগিতা করেছো এই জন্য তোমাদেরকে আমি আগাম ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা সুন্দর করে আমাকে সহযোগিতা করেছো এটা করার জন্য এবার এটা তোমরা নিয়ে নিতে এটা লাগবে না তোমাদের জন্য তবে এটা একটু নিয়ে নাও ভালো লাগবে হ্যাঁ এটা স্ক্রিনশট দিয়ে দাও স্যার এটার কথাই বলছিলাম হ্যাঁ দিয়ে দাও হয়েছে হ্যাঁ স্যার আচ্ছা দি এবার আমি এটা আগে দিয়েছিলাম দলীয় কাজ এবার দিলাম একক কাজ অর্থাৎ নিজে নিজে করবে কারো সহযোগিতা নেবে না এটা নিজেরা নিজে করবে আমি উত্তরটাও নিচে দিয়ে রেখেছি তোমরা নিজেরা সুন্দর করে কনভার্ট করে এটা নিজে নিজে করে রেখে দেবে আচ্ছা, এবার আমি একটা দিয়েছিলাম যেটা মূল্যায়ন তোমাদের তোমরা সুন্দরভাবে নিজেরাই প্রত্যেককে এটা পেরেছ মূল্যায়ন নিজেকে মূল্যায়ন করতে পেরেছ তাই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি তোমরা মানে সুন্দর করে এটা করতে সক্ষম হয়েছে খোলা বাক্য কোনটা গাণিতিক বাক্য এটা তোমরা নিজেরাই নিজেরাই তৈরি করতে সক্ষম হয়েছে এটা আমি প্রমাণ পেয়েছি যে তোমরা গাণিতিক বাক্য এবং খোলা বাক্য এটা সবাই সুচার রূপে বুঝতে সক্ষম হয়েছে আচ্ছা এবার জি বাবা আপনি যে দলীয় কাজ দিয়েছিলেন না ওখানে লেখা ছিল চার নম্বরে বাহাত্তর ভাগ ক সমান সমান ছয় ওটা আমি না বুঝতে পারিনি বাহাত্তর ভাগ ক সমান ছয় আচ্ছা বাবা এটা কি বাহাত্তর দিয়ে ভাগ করলে ছয় হয় কখনো হ্যাঁ স্যার দিয়ে ভাগ করলে না ভাগ করলে কখনোই ছয় হবে না তাহলে অর্থাৎ হবে কি হবে না তাও বলতে পারতেছি না হতেও পারে না হতে পারে সুতরাং বাহাত্তরের যদি একটা কর যদি একটা মান নিয়ে আসতে পারি তাহলে এটা সত্য রূপান্তর করা যাবে কর বা কখনই তখনই বাদরব কোনো একটা জিনিস দিয়ে ভাগ করলে ছয় হবে সেই জিনিসটা হবে বারো সেটা হবে বারো অর্থাৎ কর জায়গায় যদি আমি বারো বসাতে পারি তাহলে এটা ছয় রূপান্তর করা সম্ভব হবে তখনই এটা গাণিতিক বাক্য সত্য গাণিতিক বাক্যতে রূপান্তর করা যাবে আচ্ছা ঠিক আছে বাড়ি কাজ পর্যন্ত আমি দিলাম তোমাদেরকে তোমরা তোমাদেরকে আমি আমার সাথে এতক্ষণ ছিলে তোমরা থাকার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আগামী ক্লাসের জন্য আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি তোমরা বাড়িতে থাকো সুন্দর থাকো লেখাপড়া করো এই কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম স্যার পরবর্তীতে এরকম আরো ক্লাস নেবেন জি বাবা ভালো লাগলো জি স্যার অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ